ওয়েদারের দিকে নজর রাখছি এক ধাক্কায় ছ ডিগ্রি নামলো কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ দশমিক চার ডিগ্রি চার দিন ধরে ওঠা পারত নামলো এক রাতেই আগামী আটচল্লিশ ঘন্টায় আরও নামবে পারত কথা বলবো আহিলি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি আমাদের প্রতিনিধি আহিলি অর্থাৎ উষ্ণভাবে বড়দিন কাটলেও বর্ষ শেষ এবং বর্ষ বরণে শীতের একটা দাপটে ইনিংস আমরা পেতে চলেছি তার আভাস কি এখন থেকে আমরা করতে পারছি পায়েল তুমি যেমনটা জানাচ্ছিলে যে এক ধাক্কায় ছ ডিগ্রি নেমে গেল পারদ আগেই পারদ নেমে যাওয়ার একটা পূর্বাভাস ছিল আগামী পাঁচ দিনে পাঁচ ডিগ্রি পারদ পতনের পূর্বাভাস ছিল কিন্তু প্রকৃতির হয়তো অন্যই আর মর্জি ছিল এবং তাই জন্যই একদিনে রাতারাতি একেবারে ছ ডিগ্রি পারাপতন হলো রাজ্যে এবং শহর কলকাতায় ফিরে এলো শীতের অনুভূতি এর কারণটা তোমাকে জানিয়ে রাখি উত্তর পশ্চিম ভারত ইতিমধ্যেই কাঁপছে যেমনটা তুমি জানো সেখানে শৈত্যপ্রবাহ চলছে একাধিক রাজ্যে শীতের সতর্কতা জারি হয়েছে এবং সেই হাওয়াটাই আমাদের পশ্চিমবঙ্গে ঢুকতে বাধা পাচ্ছিল কারণ উত্তর বঙ্গোপসাগরের বিপরীত ঘূর্ণাবর্ত সেই ঘূর্ণাবর্তর বাধা সরে যেতেই কনকনে যে ঠান্ডা হাওয়া হিমেল হাওয়া সেই হাওয়া আমাদের রাজ্যে ঢুকছে এবং তারই ফলত আজকের এই আবহাওয়া সকাল থেকেই ঝকঝকে পরিষ্কার আকাশ কুয়াশার নামগন্ধ নেই এবং তার সাথে কনকনে একটা ঠান্ডা হাওয়া বইছে আকাশে হালকা রোদের একটা খেলা চলছে সেই রোদ যেমন রয়েছে তার সাথে ঠান্ডাও কিন্তু জানান দিচ্ছে যে তাপমাত্রা নেমেছে চোদ্দোর ঘরে চোদ্দ দশমিক চার চার ডিগ্রি সেলসিয়াস আজকে সর্বনিম্ন তাপমাত্রা যেখানে গতকালও ছিল কুড়ি দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রাটা আপাতত বহাল থাকবে আগামী আটচল্লিশ ঘন্টায় তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে সামান্য হলেও সেটা কমবে এবং পশ্চিম ভারত এবং উত্তর ভারতের বিহার লাগোয়ার যে সমতলের রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যে কিন্তু তাপমাত্রা আরও অনেকটাই বেশি কম থাকবে কারণ তাহলে বলাই যায় যে রংবাহারি শীতের পোশাক এসে যে এবার বর্ষবরণে নামতে চলেছে বঙ্গবাসী এবং দক্ষিণবঙ্গে শীত ফিরলেও সঙ্গে থাকো এরই পাশাপাশি উত্তরবঙ্গে সেখানে কি পরিস্থিতি সেখানে কি একেবারে তুষারপাত কিংবা বরফপাতের কোনো রকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে কি কারণ এই সময় আমরা জানি যে উত্তরবঙ্গে বিশেষ করে পাহাড়ে পর্যটকদের ঢল নামে আমাদের সঙ্গে প্রদ্যুৎ রয়েছে প্রদ্যুৎতা জলপাইগুড়ি থেকে শুরু করে সমতল থেকে শুরু করে পাহাড় সেখানে কি মনে হচ্ছে পর্যটকরা তো ঢল নেমেছেই কিন্তু একটা বাড়তি পাওনা তুষারপাত হওয়ার কোনো সম্ভাবনা দেখো যেভাবে ঠান্ডা পড়েছে গতকাল সারা রাত কুয়াশা এবং এই ঠান্ডা কনকনে ঠান্ডা রাস্তায় জাতীয় সড়কে দেখা গেছে গাড়ি চালকরা বিভিন্ন পথচারীরা কিন্তু অন্ধকার হয়ে গেছিল রাস্তাঘাট কারণ এতটাই দশ ডিগ্রি নেমেছে তাপ তাপমাত্রা এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলার মাল ব্লকের বিস্তীর্ণ এলাকায় কিন্তু বৃষ্টিপাত হয়েছে রাতে বৃষ্টি হয়েছে এবং জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হয়েছে এই যে জলপাইগুড়ি সাত সকালেই কিন্তু আজ ঠান্ডার একটা প্রকোপ কিন্তু রয়েছে হালকা রোদ উঠলেও কিন্তু গতকাল সকাল থেকে কুয়াশার চাদরে মোড়া দুপুরবেলা কিছুটা হালকা ওয়েদার একটু ভালো হলেও কিন্তু বিকেল থেকে আবার সারা রাত ধরে কুয়াশায় ঢেকে গেছে গোটা জলপাইগুড়ি শহর ডুয়ার ইতিমধ্যেই বিভিন্ন দার্জিলিং শহর জলপাইগুড়ি জেলার এবং ডুয়ার্সে কিন্তু পর্যটকদের ঝল নেমেছে এই সময় দেখা যায় যে দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় কিন্তু তুষারপাতের তুমি যেটা বলছিলে ইতিমধ্যে কিন্তু কি বেশ কিছু জায়গায় তুষারপাত লক্ষ্য করা গেছে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি পাশাপাশি জলপাইগুড়িতে এই যে আমি যদি দেখাতে চাই এখনো এই বেলা বাড়লেও কিন্তু এই শীতের পোশাক নিয়ে আমি একটু রাজুকে বলবো যে এই ছবিটা যে তারা কিন্তু শীতের পোশাক বাচ্চাদের থেকে বড়রা প্রত্যেকেই কিন্তু শীতের পোশাক ধারণ করে আছে কারণ কনকনে ঠান্ডা রয়েছে এবং এই যদি আমি তো কথা বলে নিতে পারি আপনি কি অবস্থা জলপাইগুড়ির ওভারঅল কি দেখছেন কাল থেকে তো প্রচন্ড ঠান্ডা পড়েছে কুয়াশা দেখে গেছে মানে কি বলবো আর মানে ঠান্ডা সহ্য করা যাচ্ছে না যা ওয়েদার হয়েছে আর কি কুয়াশা কুয়াশা দারুণ কুয়াশা কালকে তো কুয়াশা দেখে গেছে পুরো এখন তো সূর্য উঠেনি ঠিক মতন খুব ঠান্ডা ছোট বাচ্চাদের পক্ষে খুবই কষ্ট যা ওয়েদার দেখো বাচ্চাদের কষ্ট হলেও কিন্তু অনেকের এই এই যে আমেজ শীতের আমেজটা কিন্তু অনেকে লুটে পুটে নিচ্ছে এবং পিকনিকের আমেজ একটা শুরু হয়েছে যাচ্ছে যে উষ্ণতম পৌষের পর দক্ষিণবঙ্গ শহর কলকাতা যেভাবে শীতের আমেজ নেমেছে তাতে বোঝাই যাচ্ছে যে বর্ষ শেষ এবং বর্ষ বরণ চেটেপুটি উপভোগ করতে চলেছেন কলকাতাবাসী